বিদেশে পড়াশোনা বা ইমিগ্রেশনের জন্য সর্বপ্রথম যে রিকোয়ারমেন্টটি দরকার তা হচ্ছে একটি ভালো আয়েল স্কোর এবং এই ভালো আয়েল স্কোরটি অর্জন করার জন্য আপনার প্রয়োজন একটি ভালো ট্রেনিং সেন্টার সেই লক্ষ্যে টেসল বাংলাদেশ আয়োজন করেছে একটি স্পেশাল আয়েলস ব্যাচ এবং সবার সুবিধার্থে এটি করা হয়েছে ইভিনিংয়ে যার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং প্রতিটি ক্লাসের ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা এবং এই কোর্সটিতে আপনি পাচ্ছেন ফ্রি পাঁচটি মক টেস্ট এই কোর্সটি ক্লাস নিচ্ছেন প্রফেশনাল ট্রেনার্সরা যারা পার্সোনাল কেয়ারের সাথে আপনাকে প্রশিক্ষণ দেবেন বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে আশা করছি খুব শীঘ্রই আপনারা এই ব্যাচটিতে জয়েন করবেন এবং নিজেকে আইএলস এক্সামের জন্য যোগ্য ক্যান্ডিডেট হিসেবে প্রশিক্ষিত করবেন